ঘূর্ণিঝড় ইয়াসে মেহেন্দিগঞ্জ মাসকাটা নদীতে আটকে পড়া এমবি তাসরিফ দুই ও এমবি আল ওয়ালিদ লঞ্চের চারশো মানুষের পাশে দাঁড়ালেন বৈশাল চার আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ খাবার দাবারের এসে মানে তিনবার এসে তিন দিন এসে ধরে আমাকে দেখতে আসে তিন দিন ধরে আমাদেরকে খাবার দাবার দিছে আজকে একটু আগে খিচুড়ি দিছে সবাইকে খিচুড়ি দিছে গত দুই দিন যাবৎ আটকে পড়া প্রায় চারশো মানুষের জন্য নিজ উদ্যোগে খাবার বিতরণ করেন এমপি পঙ্কজনাথ বৃহস্পতিবার সাতাইশে মে সকালে সংসদ পঙ্কজনাথ ছুটে যান মাছকাটা নদীতে লঞ্চে আটকে পড়া মানুষের পাশে দাঁড়াতে আমরা হাতিয়া বেতর থেকে আসছি টাফসিম লঞ্চে এই জ্বরের <clears throat> কবলিতে বিপদে পড়ে আজকে পাতারাট মেহেন্দিগঞ্জের স্টিমার ঘাটে আমরা অবস্থিতি নিছি এই এলাকার এমপি নয়নমণি অত্যন্ত ভালো লোক যা দেখলাম আমরা কখনো দেখি নাই এমপি সাহেব আমাদেরকে তিনবার দুপুরে রাত্রে সকালের খাবারের ব্যবস্থা করছে উনি এলাকায় ঘুরতে আসছে আয়সা দেখতেছে যে আমরা এখানে আছি বিপদে উনি আয়সা আমাদের বুকে জড়ায় নিছে কিন্তু আমরা এরকম এমপি কখনো আমাদের লাইফে দেখি নাই আমাদের হাতিয়ায় মনপুরায় কখনো আমরা পাইনি এরকম তো আমরা এখানে যারা যাত্রী আছি আজ তিন দিন পর্যন্ত এখানে আটকা এই এখানের এমপি সাহেব আমাদের জন্য এই তিন দিনের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং আমরা সবাই একটা সুন্দরভাবে খাওয়া দাওয়া বরণ করে নিছি এবং কোনো অসুবিধা নাই এই আমাদের জন্য উনি খুব সহানুভূতি দেবে আবার নিজে হাতে উনি সবাইকে বিলিবেন্ডন করে দিছে এ সময় সকল মানুষের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুভাষচন্দ্র সরকার সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ